খেলা খেললি পুতুল খেলা ভেবে আঘাত কইরা করলি ছাই মারলি মন পিঞ্জরে কান্দাইতে পারবি না তো কান্দাইতে পারবি না তো আচ্ছা, স্কেলটা একটু উঠাই দিয়ে গেছে না কত কাল বাসাইবি কত কাল